এই চানাচুর এই চানাচুর এই চানাচুর গটি গরম চানাচুর এই যে চানাচুর এই যে ভাই এই যে ভাই চানাচুর এই যে ভাই চানাচুর এই চানাচুর ভাল লাগে না তোর কি ভাল লাগে হুম চানাচুর ভাল লাগে না তোর হ্যাঁ এই চানাচুর এই বাদাম বাদাম বাদাম বাদাম বাদাম বাদাম বাদাম এই বাদাম এই বাদাম এই বাদেম এ বাদেম এ বাদেম এই যে ভাই তেলে ভাজা খাইতে মজা কি ভাল লাগে কোনটাই ভাল লাগে না তোমাকে হ্যাঁ প্লাস যদি জায়গা মতন দিয়া দিই তাহলে ভাল লাগবো ভাই কি পাগল হয়ে গেলেন নাকি হ্যাঁ পাগল হয়ে গেছি আমি ব্যাট কাইলে প্লাস ফিকতে মানে একদম রক্তাক্ত করে ভালাবো একটা লোক ফিরা চায় না কিল্লিকে ফিরা চাই মনে কিল্লিকা হ্যাঁ চানাচুর ভাল লাগে না বাদাম ভাল লাগে না কি ভাল লাগে ঘোড়ার ডিম গোড়া হ্যাঁ, ডিম হ্যাঁ ডিম হ্যাঁ ডিম আমরা খাইলে আমরা छेद प्लास्टिक शराब फराज जूता सैंडल बंगा शीशी बोतल कट करी कट करी कट करी कट करी कट करी